আবারও আইফোনের নতুন tips and tricks okay iPhone দিয়ে যারা ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করতে সমস্যা ফেস করেন তাদের জন্য আজকে ভিডিও কোনো প্রকার অ্যাপ ছাড়াই কিভাবে আইফোন দিয়ে ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম থেকে ইজিলি ভিডিও ডাউনলোড করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি চেক ইট আউট প্রথমে সাফারি থেকে গুগলে চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন আর ডাউনলোড শর্টকাট লিখতে প্রথম যে লিঙ্কটা আসবে দেখুন ব্ল্যাক কালার সেটাতে ক্লিক করবেন গেট শর্টকাট অপশনে ক্লিক করবেন এবং সাথে সাথে দেখুন চলে আসবে গ্যালারির সাথে কানেক্ট হয়ে যাবে সেট আপ শর্টকাটে ক্লিক করবেন একটু শর্টকাটে ক্লিক করবেন শর্টকাট ক্লিক করলে আপনার আর কোনো কাজ নেই এখন চলে গেলাম শেয়ার ক্লিক করলাম নিচে দেখুন একটা অপশন আছে একদম নিচে আর ডাউনলোড ওকে এখানে ক্লিক করবেন ব্যাস আপনার ডাউনলোড স্টার্ট এখানে অ্যালাউ চাইবে কিছু পারমিশন চাইবে অ্যালাউ দিয়ে দিবেন ব্যাস হয়ে গেল দেখুন গ্যালারিতে আপনার ভিডিও চলছে